ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে ইউটিউব প্রমোশনের গিগ পাবলিশ করব আমরা গত পর্বের ক্লাসে আমরা ইউটিউব প্রমোশন সম্পর্কে মোটামুটি অনেক কিছু শিখেছি যদি আমরা গিগ যদি পাবলিশ না করি তাহলে আর আমরা অর্ডার পাব না তো আমি একটু ফাইবারে চলে যাব ফাইবারে আমি চলে আসছি এখান থেকে আমরা যেহেতু এই মার্কেট প্লেস সার্ভিস দিই আমি একটু লিখব YouTube promotion YouTube video promotion video promotion লিখতে পারো সবাই ওকে ইউটিউব ভিডিও প্রমোশন এখানে আমরা অনেকগুলো সার্ভিস দেখতেছি এই সার্ভিসটা একটু আমরা যদি দেখি ওকে এখানে টোটাল দুই হাজার পঁয়ত্রিশটা কাজ কমপ্লিট করে ফেলছে আর একুশটা কাজ বর্তমানে রানিং আছে একুশটা কাজ বর্তমানে রানিং আছে তার বেসিক প্যাকেজ শুরু হয়েছে দশ ডলার থেকে এবং স্ট্যান্ডার্ড শুরু হয়েছে পঁচিশ ডলার এবং প্রিমিয়াম শুরু হয়েছে সত্তর ডলার তিনি বেসিকে কি করবে বেসিকে বারোশো এক হাজার থেকে বারোশো অডিয়েন্স দেবে মানে ভিউ দিবে ভিউ দিবে বিনিময় নিবে দশ ডলার এটা করতে আমাদের সর্বোচ্চ খরচ হতে পারে দুইশো টাকা ওকে আরও কমে হতে পারে বিশ টাকা খরচ হতে পারে ঠিক আছে আর এটা এটা চাইলে খরচ নাও করতে পারো বিভিন্ন গ্রুপের মাধ্যমে এটা করা সম্ভব এখানে অডিয়েন্স দিবে হচ্ছে তিন হাজার থেকে ছত্রিশশো দিবে পঁচিশ ডলার এই কাজটা যদি আমরা টাকাতে করি তাহলে আমাদের খরচ হবে পাঁচ ডলার মানে পাঁচশো টাকা আর এটা হচ্ছে সত্তর ডলার দিব দশ হাজার এটা আমাদের মোটামুটি দুই হাজার মতো মেবি খরচ হবে আর কি দুই হাজার টাকা খরচ হলে আমরা মোটামুটি দশ থেকে বারো কে ভিউ মানে অডিয়েন্স দিতে পারবো অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে ঠিক আছে অ্যাড ক্যাম্পেন আমরা ওইভাবে দিতে পারি চাইলে আমরা সরাসরি আমরা ওই ম্যাথড যে মেথডগুলো শিখছি ওই ম্যাথডে আমরা দিতে পারি এখানে মজার বিষয় হচ্ছে চব্বিশ একুশটা কাজ বর্তমানে রানিং আসছে তিনি আসছে কত সালে দুই সালে এটা কোন দেশি ভাইয়ার পাকিস্তানি ওকে একজনকে পাইলাম আমরা খুবই ভালো পজিশনে গেছে মোটামুটি তার তিন তিন বছর চার বছরের কেরিয়ার আরেকজন দেখি একটু আমরা এখানে একজনের সাতচল্লিশটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি স্টার্ট প্যাকেজই নিতেছে হচ্ছে বিশ ডলার করে এবং বেসিক নিতেছে বিশ ডলার এবং স্ট্যান্ডার্ড নিতেছে হচ্ছে পঞ্চাশ ডলার তা যদি আমরা পঞ্চাশ ডলার করেও যদি দৌড়ি সাতচল্লিশটা দলাম পঞ্চাশটা অর্ডার তাও কিন্তু তার দুই হাজার প্লাস মানে দুই তিন লাখ টাকার কিন্তু কাজ বর্তমানে রানিং আছে ঠিক আছে আর এখানে কাজ কমপ্লিট করে ফেলছে বারোশো ছিয়াশিটা তিনি আসছে কত লেভেল টু সেলার একুশে একুশে এবার একটু আমরা ক্যালকুলেটার করব ওকে আমরা ক্যালকুলেটার করে আসি এবার দেখেন তিনি দুই হাজার সাতষট্টি ওকে দুই হাজার সাতষট্টি আমরা যদি বেসিক মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি ধরি পঞ্চাশ ডলার করে পঞ্চাশ ডলার তাহলে মোটামুটি আমাদের ডলার আসতেছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ডলার তার মানে এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি গুণন হচ্ছে এখন নব্বই টাকা একশো টাকা করে ডলার নব্বই টাকা করে যদি আমরা গুণন করি প্রায় তিন একটু আমি দেখি একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক কোটি হ্যাঁ এক কোটি তেইশ হাজার তেইশ লাখ টাকা মেবি না তেইশ দুই লাখ এক কোটি দুই লাখ একত্রিশ হাজার একত্রিশ হাজার পঞ্চাশ টাকা একত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকার কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে এক কোটি টাকার কাজ করছে কয় দিনে তিনি আসছে কত সালে আমরা যদি একটু দেখি একুশের মার্চে আসছে একুশের মেতে ওকে একুশের মেতে তাহলে আমাদের কয় বছর ধরে আমরা যদি আবার একুশ বাইশ ধরি ধরেন এক বছর যদি ধরি এবার যদি আমরা ভাগ করি এই টাকাটা বারো মাস দিয়ে যদি এক বছর যদি ধরি আমরা তাহলে কত টাকা আসে প্রায় আট লক্ষ টাকা প্লাস হ্যাঁ আট লক্ষ বাউন্ন হাজার প্লাস টাকা কিন্তু ইনকাম করতেছে প্রতি মান্থ শুধু কি ইউটিউবের সার্ভিসগুলো দিয়ে বোঝা গেছে এটা কিন্তু এটা কিন্তু অন্য রাষ্ট্রের মানুষ না এটা শুধু বাংলাদেশি মানুষ এটা ফর্ম দেখেন বাংলাদেশ অনলি বাংলাদেশ তিনি কোন সার্ভিসটা দিতেছে ইউটিউব প্রমোশন ভিডিও প্রমোশনের সার্ভিসটা অর্গানিকভাবে প্রমোশন করবে গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে তাহলে বোঝা গেল একটা মানুষ মাত্র ছয় মাসের একটা কোর্স করে তিনি যদি মাসে আট লক্ষ টাকা ইনকাম করতে পারে ইউটিউবের একটা ছোট্ট একটা সার্ভিস শিখে কোনো চাকরিজীবী আমরা তো পনেরো ষোলো বছর বিশ বছর তো পড়াশোনা করলাম আমাদের কি পনেরো বিশ বছর পড়াশোনা করে কি আমরা হয়তো দশ বিশ হাজার টাকা স্যালারির চাকরিও কিন্তু পাবো না কিন্তু ফিনান্সিংয়ের মাধ্যমে কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে যে আট লক্ষ টাকা প্লাস ইনকাম করা একজন বাংলাদেশি যদি এই প্রজেক্টটা এটা যদি করতে পারে তাহলে আমরাও তো কেন করতে পারবো না আমরা তো বাংলাদেশি হয়তো তার থেকে আমরা অনেক আরও কম করব তিনি আট লাখ করে কামড়ায় আমরা দশ হাজার টাকা কামাই প্রথম অবস্থায় সমস্যা নাই তো তার সাতচল্লিশটা অর্ডার চলতেছে আমাদের তো একটা অর্ডার চলবে তাই না এটা কি অবাস্তব যে এখানে আমাদের অর্ডার চলবে না আমরা গিক যদি ভালো করে বানাইতে পারি আমরা যদি ভালোভাবে এখানে কাজ করতে পারি তাহলে তো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আমরা সেম হব আজকে তিনি এই পর্যায়ে আসছে ধীরে ধীরে আসতেছে আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে উঠবো কারো ক্ষেত্রে এটা দ্রুত হবে কারো ক্ষেত্রে স্লোলি হবে এটা হতাশ হওয়া যাবে না ঠিক আছে আর যেহেতু মার্কেট প্লেসে ও যখন সাতচল্লিশটা অর্ডার করতেছে মানে পাইছে তো মার্কেটে কাজ না থাকলে তো আরও সাতচল্লিশটা অর্ডার পায় নাই দেখি আরেকজনকে দেখি ছয়টা কাজ রানিং আছে ওকে এই একজনটা দেখি একত্রিশটা অর্ডার বর্তমানে রানিং আছে তাহলে কি বলবো বলেন এখানে অবশ্যই কাজ আছে কাজ না থাকলে তারা কিভাবে অর্ডার পায় তো যাই হোক আমরা দেখতে পাইলাম মোটামুটি এখানে ভালোই অর্ডার পাওয়া যাচ্ছে এই সার্ভিসটা আমরা আমরা যখন দিব অবশ্যই প্রিমিয়াম লুকিং প্রিমিয়াম লুকিংয়ের একটা ব্যানার দিবেন আমি ব্যানারটা একটা আমি এক স্টুডেন্টের ব্যানার বানিয়ে দিয়েছিলাম ও এখন লেভেল টু এ সেলার হয়ে গেছে আমি ব্যানারের ডিজাইনটা দিয়ে দেবো আপনারা যে কোনো জায়গা থেকে এটা এভাবে ডিজাইন করে নেবেন ঠিক আছে অথবা আপনারা চাইলে যদি বলেন যে না টাকা প্রথম অবস্থায় টাকা খরচ করব না ঠিক আছে তাহলে নিজেরাই বানায় নেবেন কষ্ট করে কিন্তু সময় দিবেন অনেক সুন্দর করে মানে অনেক সময় দিবেন এই যে দেখেন একটা ব্যানার বানায় ফেলছে খুবই সুন্দর এই একটা ব্যানার খুবই সুন্দর আছে মানে ইউটিউবের দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন ইউটিউবের ব্যানারই চলে হচ্ছে লাল এটা মেবি হলুদ সাদা কালো এই তিনটা কালারই ব্যানার চলে সব থেকে বেশি তো আমরা বুঝতে পারলাম মোটামুটি মার্কেট প্লেসে কীরকম চাহিদা আছে কাজের এবার আমরা চলে যাব হচ্ছে গিগ তৈরি করার অপশনে আমি একটু ফাইবারে চলে যাই কোনো প্রশ্ন আছে হ্যালো ওকে আমি একটু আমার top top SEO agency agency okay আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম আমাদের তো রেকর্ড হচ্ছে তাই না পরবর্তীতে যদি আবার সব শেষ না হয়ে যায় রেকর্ড <laughs> মেকর্ড যদি না হয় তাহলে তিনটা ওকে তিনটা তিনটা ছয়টা ওকে আরেকটা গিক তৈরি করতে পারবো তো আমি গিকের এখানে ক্লিক করব আপনারা তো এখানে আসতেই পারবেন আশা করি এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এখানে হচ্ছে আমাদের টাইটেল দিতে হবে তো আমি একটা ট্রান্সলেট ওপেন করি যেটা হ্যাঁ আমি একটা ট্রান্সলেট ওপেন করি আমাদের টাইটেল লেখার জন্য তাহলে আমি এখানে লিখতে পারি প্রথমে লিখব আই উইল ডু আমি করব আমি কি করব অর্গানিক অর্গানিক অর্গানিক আমি করব অর্গানিক অর্গানিক অর্থ কি হ্যাঁ ভিডিও প্রমোশন ওকে আমি অর্গানিক ভিডিও প্রমোশন করব। আমি অর্গানিক ইউটিউব ভিডিও প্রচার করব ওকে এটা দিতে পারেন এটা আমি আরেকটা কপি করি আপনারা এটাও দিতে পারেন এটা এরকম টাইটেলে কোনো ই নাই কোনো সমস্যা নাই organic video promotion in USA যদি আমরা ইউএসএর জন্য কাজ করতে চাই তাহলে ইউএসএ দিতে পারেন আমি যুক্তরাষ্ট্র অর্গানিক ইউটিউব ভিডিও প্রচার করব। আমি যুক্তরাষ্ট্র অর্গানিক ইউটিউব ভিডিও প্রচার করব এটাও দিতে পারেন অথবা আরও অনেক কিছু দেওয়া যায় যেমন এখানে দেওয়া যায় আইল ডু আমি এটা আবার কপি করি I'll do organic YouTube video promotion and marketing and marketing marketing and marketing তাহলে এখানে আমি এই তিনটার একটা ইউজ করতে পারি আপনারা যা খুশি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর টাইটেলে আমি আগে বলছি টাইটেলে কোনো কপিরাইট হয় না এটা না কোনো টেনশন করার কিছু নাই তারপরে আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন আরও কিছু অ্যাড করতে পারি আমি এটা কপি করি একটু কপি করি I will do organic YouTube video promotion okay I will do fast I will do fast দিয়ে দিই I will do fast fast fast YouTube I will do fast organic YouTube video promotion and marketing okay এটা আমি ইউজ করে দিই লাস্টে ধরেন আমার এখানে কিন্তু মোটামুটি আমার চারটা টাইটেল হয়ে গেল অলরেডি তো আমি দ্রুত অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন এবং মার্কেটিং করব। এখন এটার ভিতরে আপনাদের কোনটা ভালো লাগে আমাকে একটু জানান আমি এটার কাইন্ডলি দিয়ে দিব তাড়াতাড়ি ওইখানে যেটা আপনাদের ভালো মনে হয় হ্যালো এটা লাস্টেরটা না তৃতীয় নম্বরটা এটা ওকে হ্যাঁ। এখানে কিছু জিনিস লক্ষ্য করতে হবে অবশ্যই ধরো এখানে organic organic YouTube video promotion এটা একটা টাইটেল মানে এটা একটা ট্যাগ ইউটিউব ভিডিও প্রমোশন এটা একটা ট্যাগ হয়েছে ঠিক আছে আবার মার্কেটিং নিয়ে একটা ট্যাগ আছে তো এটা আমরা ইউজ করি তাহলে আমি এখানে আই উইল ডু পর্যন্ত আমি এটা নিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম ওকে আমাদের এটা পারফেক্টলি এখানে হয়ে গেল তো এবার আমরা আসি তারা কি ধরনের ক্যাটাগরি দিয়েছে এটা আমরা দেখি digital marketing video marketing video distribution okay আমরা এটা ইউজ করব ডিজিটাল মার্কেটিং ভিডিও মার্কেটিং আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং এখানে দিব ভিডিও মার্কেটিং আর নিচে দিবে হচ্ছে video distribution okay video video promotion and distribution এখানে দেওয়ার পর তারা এখানে বলতেছে কোন কোন মাধ্যমে তুমি কোন কোন প্ল্যাটফর্মে এটা করবা ওকে এখানে দেখি তারা কোনো প্ল্যাটফর্ম ইউজ করছে কিনা শুধু ইউটিউব বলছে ওকে তারা আমরা এখানে ইউটিউবই দিয়ে দিব এখানে ইউটিউব টিক মার্ক দিয়ে দিব আপনি চাইলে এখানে তিনটে ইউজ করতে পারবেন ওকে তো এটা দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে নিচের দিকে একটু দেখি তার টাইটের ট্যাগগুলো কী কী দিছে কারণ আমি যেখান থেকে যা যা কপি করব সেগুলো অ্যাকুরেট অ্যাকুরেট দিবেন আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না আমি বলে দিব যে কোথায় কোথায় আপনাদেরকে চেঞ্জ করতে হবে সেটা আমি বলেই দিব এই পেজের ভিতর কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করতে হবে না হুব দিয়ে দিবেন কোনো যায় আসে না তো এটা এই পেজের ভিতরে কোনো কপিরাইট নাই মানে কোনো সমস্যা হয় না আমরা যেহেতু আজকে তিন বছর ধরে মার্কেট প্লেস আছি সবই মোটামুটি জানা হয়ে গেছে ভিডিও এসিও ওকে এটা আমরা ইউজ করতে পারি যদি বলেন যে এটা কিভাবে আমরা পাবো এই যে আপনি যে ট্যাগগুলো দিতেছেন এটা কিভাবে পাবো আমি যখন সার্চ করছি এখানে এখানে ভিডিও প্রমোশন লিখে সার্চ করছি ঠিক আছে এখানে যদি ইউটিউব প্রমোশন লিখতাম ইউটিউব প্রমোশন যদি লিখে সার্চ করতাম এটা আমি সার্চ করি আবার এই যে একটা ট্যাগ ইউটিউব প্রমোশন এটা লেখে সার্চ করতে পারে ভিডিও প্রমোশন লিখে সার্চ করতে পারে যদি আমাদের টাইটেলে এই লেখাটা থাকে তাহলে কিন্তু আমাদের মানে এই সার্চ ইঞ্জিন মানে ফাইবারের যে সার্চ ইঞ্জিন আছে সেটার মাধ্যমে কিন্তু আমাদের ইয়ে হয়ে গেল মানে তারা কিন্তু আমাদের গিকগুলো ফাইন্ড আউট করে করে ফেলতে পারবে যদি টাইটেলের ভিতরে থাকে এখানে আমাদের একটা ভালো একটা এসিও হয়ে গেল দেখো এই গিকটা কিন্তু ওইখানে ফার্স্ট পেজটায় আসে আবার এইখানে ফার্স্ট পেজটায় আসে ঠিক আছে তো এই যে আমি এখানে সার্চ করলাম এবার দেখো উপরে কিছু সাজেস্ট এক শো করতেছে উপরে দেখছো suggest YouTube monetization video marketing SEO Instagram promotion thumbnail channel এগুলা এগুলা বেশি এখানে সার্চ হয় এই এই মাধ্যমে মানে ফাইবারের ভিতরে এগুলো সব থেকে বেশি সার্চ হয় মানে এই ক্যাটাগরিতে এটার রিলেটেড এই প্রমোশন রিলেটেড এইগুলো এখানে সার্চ হয় বেশি সেজন্য এটা আমাদেরকে সাজেস্টে দেখাইতেছে আমরা যদি গুগলে যা লিখি best best car best car লিখে যখন আমি সার্চ করব তখন দেখবেন নিচের দিকে একদম নিচের দিকে এখানে অনেক সাজেস্ট দেখাবে এই যে দেখেন সর্বশ্রেষ্ঠ সংশ্লিষ্ট সার্চ এই রিলেটেড সার্চগুলো এখানে আছে এগুলোও কিন্তু মানুষ সার্চ করে এখান থেকে ঠিক আছে সেম এখানেও তো আমরা এখান থেকে আমরা কয়েকটা নিলাম মোটামুটি আমরা তিনটা নিয়ে ফেলছি আরও দেখি কী কী দেওয়া যায় আমরা চাইলে অন্যর গিকগুলো এভাবে দেখে দেখে নিতে পারি যে তারা কী কী ইউজ করছে সেগুলো আমরা ইউজ করলে কোনো সমস্যা নাই ট্যাগের ভিতরে তো ইউটিউব ভিডিও প্রমোশন ওকে আমি সেকেন্ডটাও দিয়ে দিলাম ভিডিও প্রমোশন এখানে তিনটা ইউথ দেখাইতেছে ওকে দেখি এটা নেয় কিনা ওকে ভিডিও প্রমোশন এবার দিয়ে দিই ভিডিও এসিও ভিডিও এসিও বা video monetization okay YouTube monetization ওই সার্ভিসটা ওই ট্যাগটা মোটামুটি খুবই ভালো মনিটাইজেশনের মার্কেটিং ওকে ইউটিউব মার্কেটিং এটা আমাদের সাথে যায় এটাও আমরা ইউজ করি এখানে তো আমাদের যে যেগুলো যাবে আমাদের সাথে সেগুলো আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পর এবার আমি সেভেন কন্টিনিউ করে ফেলবো দেখি নাই কিনা ঠিক নিয়ে নিচ্ছে তার মানে আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেল আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা নাই এবার আসি গতবারের ক্লাসের ভিতরে আমরা একটু অনেক কিছু মিসিং করে রাখছিলাম আপনারা প্রশ্ন করেন না সেই জন্য আমাদের এগুলো জিনিসগুলো বেরোয় না ঠিক আছে ঋত্বিক জানা চলে গেছে ওকে তো আমি আবার দেখেন ওভার বিতে চলে আসব ওভার বিতে চলে আসা এখানে একটু দেখি এসিওর কোনো কিছু আছে কিনা জাস্ট পারফেক্ট ওকে তার মানে এখানে নেক্সটের অপশন নাই এখন আরেকবার এসিও করা যাইতে এখন ওইটা নাই ওইটা চেঞ্জ করে দিয়েছে ওকে আমরা সেভেন কন্টিনিউ আগের মতো করে চলে যাই সেকেন্ডে ওকে এখানে আসলাম এবার দেখেন একটা জিনিস এখানে লেখা আছে অফার প্যাকেজ এখানে আমরা চাইলে একটা প্যাকেজ দিতে পারি ঠিক আছে একটা প্যাকেজ অথবা আমরা তিনটা প্যাকেজ তৈরি করতে পারি আপনি একটার ভিতরে একটার ভিতরেই আপনি একটা প্যাকেজ রাখ হ্যাঁ হ্যালো হ্যাঁ প্রাইসটা এই যে এখানে দেখেন তিনটা প্রাইস আসতেছে না কখনো কখনো কোনো কোনো গিকে আপনারা তিনটা প্রাইস দেখবেন না একটা প্রাইস দেখবেন এটা মূলত আপনি চাইলে একটা প্রাইস দিতে পারেন আবার চাইলে তিনটা দিতে পারেন তো আমরা এখান থেকে তিনটেই দিব আমাদের তিনটা প্রাইস রাখবো তো এখানে আসলাম ক্লিক করলাম এবার আমাদের কিছু ই দেওয়া দরকার দেখি এখানে তাদের কোনগুলো নেওয়া যায় ফায়ার প্রমোশন হ্যান ত্যান ভাইরাল প্রমোশন ওকে এটা আমাদের পছন্দ হচ্ছে না boost video best YouTube promotion standard YouTube promotion pro promotion okay এটা নেওয়া যায় মোটামুটি আছে আমি আপাতত ওকে আমি আপাতত সিম্পলের ভিতরে ধরেন বেসিক লেখা আছে আমি বেসিকই দিয়ে দিলাম নিচে প্রিমিয়াম আছে প্রিমিয়াম আছে আমি কপি করে প্রিমিয়াম এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড আছে উপরে প্রিমিয়াম আছে আমি প্রিমিয়ামটা এখানে কপি করে দিয়ে দিলাম এবার আসি নিচের দিঘাসি আসি টাইটেল ডেসক্রিপশনটা আমাদেরকে লিখতে হবে ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা অবশ্যই আমাদের দেখি একটু সবাই কি ইউজ করছে I will do organic YouTube video promotion reach real audience of এত এত টার্গেটেড পিপল ওকে একটা ভালো পাইলাম I will do organic okay I will do organic I will do organic okay YouTube video promotion niche targeted okay বুঝলাম video promotion thousand blog share and result এত audience okay promote your video to permanent audience of এত plus people get organic traffic এটাও খারাপ না আইল ডু ওকে এখানে আমরা এটা ইউজ করতে পারি ওয়ার্ল্ড ওয়েড audience okay I'll do organic YouTube video আর do organic YouTube video promotion এটা আমাদের টাইটেলের সাথে সম্পূর্ণ যাচ্ছে টু রিচ রিয়েল অডিয়েন্স এত টু এটো এটা হচ্ছে বেসিক প্যাকেজ দিতে আমি এটা সম্পূর্ণ কপি করলাম কপি করে আমি গুগল ট্রান্সলেটে নিয়ে আসবো একটু আমি এটা আমাদের টাইটেলগুলো দিয়ে দেওয়া দরকার আমি আজকে দিব না কোনো কিছু একটু কষ্ট করে করে ভিডিও দেখে দেখে করবে ওকে এখানে আছে এত তুই তো ওকে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে ধরেন এক হাজার এক হাজার প্লাস এক হাজার অ্যান্ড বারোশো বারোশো সরি বারোশো বারোশো worldwide people okay I do organic YouTube video promotion to reach real audience of the এত এত এত পিপল ওকে এটা আমি এখানে ইউজ করলাম কপি করলাম দেখেন ওদেরটাই কপি করলাম আমি ওদেরটাই কপি করলাম কিন্তু এখন দেখেন ওদের সাথে আমারটা কিন্তু পড়বে না দেখেন ওদের সাথে আমার এখানে এটা মিলতেছে না এখানে ওরা দিছে বেসিক প্যাকেজে সতেরোশো আমি দিলাম বারোশো আবার ওরা প্রাইস দেবে পনেরো আমি দিব দশ তো আমি এটা দিয়ে দিলাম কপি করে ওকে দিয়ে দেওয়ার পর আমাদের এটা কমপ্লিট দেখি একটু এখানে গ্যাপ হয়ে গেছে কারো এখান থেকে নয়েজ আসতেছে একটু নিজ দায়িত্বে মিউট হয়ে যান ওকে আমরা এখানে দিয়ে দিলাম এটা আবার এখানে পেস্ট করব সেমভাবে আগের মতো করে এখানে পেস্ট করব সেকেন্ডটাও তো পেস্ট করব ওকে এখানে আমি একটু দেখি উপরের দিকে তুলে দিলাম এটাও উপরের দিকে তুলে দিলাম ওকে এবার দেখেন তিনটা প্যাকেজ তো আর একই দেওয়া যাবে না একই দিলে নেবেও না এখানে আমরা প্রথম বেসিক প্যাকেজ দিব হচ্ছে দশ ডলার এবং স্ট্যান্ডার্ড দিব বিশ ডলার এবং প্রিমিয়াম দিব তিরিশ ডলার আমরা প্রথমে কম খাবো বেশি দিব তারপরে আমরা বেশি খাবো কম দিব ঠিক আছে তো আমরা এখানে বারোশো আছে আমি এখান থেকে দিলাম হচ্ছে দুই হাজার দুই হাজার আর এখানে দিব হচ্ছে ধরেন চব্বিশশো চব্বিশশো আর এখানে দিব হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ধরেন তিন হাজার অথবা ওকে তিন হাজার তিন হাজার তিন হাজার অ্যান্ড এত অলরেড পিপল ওকে এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে তিন হাজার প্লাস তিন হাজার থেকে আমরা দিব হচ্ছে ছত্রিশশো ছত্রিশশো ওকে আমরা এখানে একটা ইউজ করলাম একটা প্যাকেজ তৈরি করে ফেললাম যে আমরা এবার দিব এটা কদিনের ভিতরে দিব আমরা এটা আমরা দেখি তাদের ডেট কতদিন আমরা প্রথম অবস্থায় তিন দিন সময় নিব আমরা প্রথম অবস্থায় সবাই তিন দিন নিব যে কাজটা সময় লাগবে একদিন সে কাজটা আমরা তিন দিন নিব যাতে আমাদের হাতে যেন সময় থাকে আমরা নতুনরা অনেকে আছি কাজ করার সময় এটা নিয়ে প্রবলেম হয় তো আমরা সময়টা বাড়াই দিলাম এখানে এবং এটা দিব হচ্ছে ধরেন সাত দিন সাত দিন প্রমোশন করব আর এখানে দিব হচ্ছে ধরেন পনেরো দিন অথবা চোদ্দ দিন চোদ্দ দিন সাত চোদ্দো সাত চোদ্দো তিন সাত চোদ্দো ওকে আমাদের প্যাস মানে প্যাকেজটা তৈরি হয়ে গেছে ধরতে গেলে ভিডিও গ্রোথ এটা হ্যাকিং এটা আমরা করব না অডিয়েন্স সাইজ অডিয়েন্স সাইজ ধরেন এখানে আমরা এক হাজার দিয়ে দিলাম এক হাজার থেকে শুরু হয়েছে ওকে এখানে আমরা চাইলে ওদেরগুলো দেখতে পারি ওরা দিছে কত বেসিকে দিছে কত অডিয়েন্স সাইজ দিছে পাঁচ হাজার এখানে দিছে হচ্ছে পনেরো হাজার এখান থেকে ওকে আমরা চাইলে এটা দিতে পারি নাও চাইলে নাও দিতে পারি কোনো কিছু যায় আসে না কেউ কেউ আছে তিরিশ হাজার দিছে কেউ কেউ আছে দেয় নাই আমরা দিব না অডিয়েন্স সাইজ দরকার নাই ঝামেলা করার প্যাকেজ বাড়ানোর দরকার নেই আপাতত এটা আমি সিলেক্ট করলাম না সোশ্যাল শেয়ার সোশ্যাল শেয়ার ধরেন আমি এখানে দিকে দিব হচ্ছে তিরিশটা তিরিশটা ওকে তারপরে দিব হচ্ছে একটু এখানে দিব ধরেন ষাট ষাট তিরিশ ষাট আর এখানে দিব ধরেন আমরা একটা প্যাকেজ দিই একশো পার করে দিই ষাট ষাট ওকে একশো দিয়ে দিই সদস্য দিয়ে সেটা ব্যাকলিং করে দেবো যদি আমাদের কাছে অর্গ্যানিকভাবে চায় আর যদি যদি বলে যে শুধু ভিউ চাই তাহলে আমরা ওই মেথডে কাজ করব ওকে কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দেওয়ার দরকার নাই আপাতত আমি এখান থেকে রিপোর্ট রিপোর্টটা এখান থেকে দিব অবশ্যই রিপোর্ট দিব এখানে দুইটাতেই থাকবে আমি দুইটাতে টিকমার্ক দিয়ে দিলাম তিনটাতেই এখানে দিয়ে দিলাম ওকে একটু কাজ আসতে করতেছে আর এটা হচ্ছে আমরা দশ ডলার দিব প্রথমে আর চাইলে আপনি প্রথমে পাঁচ ডলারে রাখতে পারেন কারণ যদি আপনার অর্ডারটা বেশি দরকার পড়ে তাহলে প্রথম মানুষকে মানে আকর্ষণ ধরে পাঁচ ডলারে প্যাকেজ করবেন পাঁচশো পাঁচশো অডিয়েন্স দিবেন পাঁচ ডলার দিয়ে শুরু করবেন তারপরে মনে করেন একদম চল্লিশ ডলার শুরু হয়ে যাবে তারপরে একশো ডলার এইভাবে প্রথমটা ছোটো তারপরে বড় তারপরে একবারে বড় তো আমি এইভাবে সিম্পলভাবে তৈরি করতেছি ফার্স্ট টাইম তো এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে বিশ ডলার একটু সমস্যা করে কেন বুঝলাম না ব্যবসা ওকে আর এখানে পরেরটা দিব হচ্ছে প্রিমিয়াম দিব হচ্ছে তিরিশ তিরিশ ডলার ওকে আমাদের প্যাকেজটা কিন্তু ডান একদম সাকসেসফুলি ডান এবার আমরা চাইলে এখানে কিছু অপশন আছে আমরা চাইলে এগুলো দেখতে পারি সেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি তিন দিনের কাজটা আমাদের যদি একদিনে করতে চায় তাহলে আমাদের এক্সট্রা আরও পাঁচ ডলার দিতে হবে সাত দিনের কাজটা যদি একদিনে করতে চাই তাহলে এক্সট্রা আমাদের দশ ডলার দিতে হবে এবং এটা চাইলে আরও বেশি দিতে পারি কীভাবে দিতে হয় এটা প্রথম একদিন দিলেন কত ডলার পাঁচ ডলার তাহলে এখানে পাঁচ লিখবেন ধরেন সাত দিনের কাজ করে দিতে দিব হচ্ছে একদিনে এটার জন্য দিবেন হচ্ছে দশ ডলার বেশি অতিরিক্ত চার্জ এটা আপাতত দিতে হবে না এটা আপনারা তুলে দেবেন এটা আমাদের লাগবে না এখন এটা আমরা যখন আমরা একটা লেভেলে চলে যাব তখন আমরা এটা দিব এখন এটা দেওয়ার কোনো মানে হয় না আমি এটা তুলে দিলাম আপাতত জিরো করে দিলাম এবার মার্কটা তুলে দিলাম ওকে এবার এইটুকের ভিতরে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন আমি নেক্সট ডে নয় চলে যাব হ্যালো হ্যাঁ ঋতিক ওকে ওকে ঠিক আছে তাহলে আমি নেক্সটে চলে গেলাম সেভেন কন্টিনিউ ওকে আমরা ডেসক্রিপশনে চলে আসছি ডেসক্রিপশন অনেকজনে অনেক রকম লেখছে আপনি ওইটার উপর বেস করে একটা লিখতে পারেন অথবা আমরা একটা বেসিক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেহেতু অর্গানিক মেথডে আমরা কাজ করব দেন সোশ্যাল শেয়ার এবং ব্যাকলিংয়ের মাধ্যমে আমরা এই কাজগুলো করব সেই জন্য সোশ্যাল শেয়ার এবং ব্যাকলিংয়ের জন্যই আমরা মূলত অফারিংটা করব কিন্তু আমাদের সবগুলোই থাকবে হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে থাকবে কিন্তু আমাদের ওই সিস্টেমের মানে হোয়াইট হ্যাটের মেথডে তো আমরা এখানে প্রথমে আমরা লিখতে পারি এর আগের বার লিখছিলাম ওয়েলকাম এখানে আপনার যা খুশি লিখতে পারেন আমি অফার করতেছি আমি তার লিখি এখানে offering offering offering offering YouTube video okay YouTube YouTube YouTube video video promotion promotion এটা আমি লিখলাম যদিও এখানে একটু সমস্যা আছে আপনারা এই কথাটা শুধু ফার্স্ট টাইম একবার লিখবেন তারপরে আর কোনো জায়গায় আমরা ইউটিউব ভিডিও প্রমোশনের কথাটা আমরা লিখব না ঠিক আছে লিখলেও সিস্টেম করে লিখব কারণ এখানে অন্য ডেসক্রিপশনে বেশি যদি আমরা ইউজ করি এটা তাহলে আমাদের কিন্তু এই গিকগুলো তৈরি করতে দেবে না আমাদের কিন্তু ডাইরেক্টলি একদম ফাইবার থেকে লাথি মেরে বের করে দেবে ফাইবার ঠিক আছে খুবই সেন্সিটিভ ফাইবার এইগুলো গিক তৈরি করতে দেয় না তো আমরা যেটা করবো এখান থেকে আমরা এটা ভালো করে দিয়ে দিলাম আর এখানে বাতি জ্বালাই দিলাম ঠিক আছে অফারিং দিয়ে দিলাম এখানে ডেসক্রিপশনের উপরে দিয়ে এবার আসি হচ্ছে এখানে লিখতে পারি হচ্ছে ধরেন আমি লিখতে পারি কি লেখা যায় লিখতে পারি অনেক চেষ্টা করার পরে আপনার চ্যানেল বাড়ছে না আপনার আপনি অনেক পরিশ্রম করার পরে আপনার চ্যানেলটা কি বৃদ্ধি হচ্ছে না বা বাড়ছে না বাড়ছে না কেন বাড়ছে না তার সাবস্ক্রাইবার অস টাইম ভিউ হচ্ছে না এটা বলে বাড়ছে না এটা সংক্ষিপ্ত তো এরকম কিছু লিখতে পারি বাড়ছে না আপনার চ্যানেল যথেষ্ট ভিউ শেয়ার লাইক মন্তব্য বাড়ছে না আপনি কি একজন পেশাদার ইউটিউব মার্কেটার মার্কেটার বা মার্কেটিং মার্কেটার খুঁজছেন যদি হ্যাঁ হয় আপনি সঠিক জায়গায় আছে এরকম কিছু একটা লেখা যায় আমরা লিখতে পারি হচ্ছে ওকে আমার এখানে মার্ক করা হয়ে গেছে ওকে আমি এটা লোডিং করে ছেড়ে দিলাম ওকে একটু এটা বোল্ট ছেড়ে দেই মার্কও ছেড়ে দিলাম ওইখান থেকে নয়েজ আসতেছে একটু মিউট হয়ে যান ওকে আমরা এই জায়গায় ছিলাম আমরা এখানে এখানে একটা স্পেস দিব দিয়ে এটা আমি লিখে ফেললাম এখন এখন এখানে আমি কি লিখলাম সেটা এখানে একটু বলে দিলাম একটু দেই আপনাদেরকে কিছু জিনিস এটা বললাম ধরেন এটা হচ্ছে এটা তো এখানে লিখছি অনেক চেষ্টা করার পরে আপনার চ্যানেলটি বাড়ছে না আপনার চ্যানেলে পর্যাপ্ত ভিউ শেয়ার লাইক কমেন্ট বাড়ছে না মানে হচ্ছে না আপনি কি একজন এখানে আবার কমেন্ট বাড়ছে না আপনি কি একজন পেশাদার ইউটিউব ভিডিও মার্কেটিং বিশেষজ্ঞ খুঁজছেন এখানে মার্কেটিং দিছি ঠিক আছে আমাদের এখানে আমরা চাইলে প্রমোশন বা ইউজ করতে পারতাম কিন্তু প্রমোশন বেশি ইউজ করলে আমাদের সমস্যা তো আমি এখানে দেখেন প্রমোশন লেখাটা আমি লিখবো কিন্তু বার নাম ভুল করে দিব প্রমোশনের ওটা বড় জিরো দিয়ে দিলাম প্রমোশনের ওটা জিরো দিয়ে দিলাম একটু দেখেন একটু ভালো করে জিরো জিরো দিয়ে দিছি আমি যাতে ইউটিউবে যেন মানে আমাদের ফাইবার থেকে যেন কোনো সমস্যা না করতে পারে সেই জন্য জিরো দিয়ে দিলাম এটা আমরা সিস্টেম করে লিখলাম তো এখানে কমেন্টস ঠিক আছে লাইকস এগুলো আছে শেয়ার কমেন্টস কমেন্টসে সেই জায়গায় আমরা একটা ই দিয়ে দিব লাইকের এই জায়গায় আমরা একটা এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দেখেন মোটামুটি সব সমাধান হয়েছে YouTube promotion okay YouTube marketing okay আমরা আবার ইউটিউব প্রমোশনটা ইউজ করব এখানে আমাদের ইউটিউব প্রমোশন ওকে এখানে আমরা জিরোটা ও দিয়ে দিব মানে জিরো দিয়ে দিব ওটা জিরো করে দিব এখানে ওয়ান ইয়ার আছে আপনারা চাইলে two year three year use করতে পারেন আমি থ্রি ইউজ করলাম এটা দেওয়ার উদ্দেশ্য যেন ইউটিউবে আমরা কথাটা লিখছি ঠিক আছে কিন্তু আমাদের যেন না ধরে ধরলে আমাদের চ্যানেল সাসপেন্ড করে দিবে তো এটা অবশ্যই এইভাবে সেভ করে লিখতে হবে তো এখানে মাঝখানে অনেক বড় স্পেস হয়ে গেছে আমাদের এত বড় স্পেস লাগবে না এইটুকু স্পেস হলে অ্যানাফ তো আসি আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি কমপ্লিট তো এখানে কিছু কিছু জায়গায় আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন এই জায়গাটুকু আমি বোল্ড করে দিলাম মডেল করার জন্য ওকে এটা বোল্ড করে দিলাম আর looking for a professional okay এটাও আমি বড় বড় করে দিলাম এটা কীভাবে লেখতেছি সেটা অবশ্যই আপনারা ই করবেন এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দেব এটার উপর বেস করে আপনারা একটু চেঞ্জ এদিক সেদিক করে আপনারা লিখবেন তো এখানে দেখেন আমি আরেকটা লিখছি আমি রাজু রাজু আহমেদ আমি একজন ইউটিউব ইউটিউব চ্যানেল প্রচার এবং এসিও বিশেষজ্ঞ ওকে এখানে ইউটিউব প্রমোশন এক্সপার্ট আমাদের এসিওর কাজ নাই এখানে আমি এটা ভুলে লিখে ফেলছি ওকে এসিও প্রমোশন ওকে এটা কেটে দিলাম ওকে এটা আমাদের লাগবে না আমি রাজু আহমেদ আমি একজন ইউটিউব চ্যানেল প্রচার বিশেষজ্ঞ ইউটিউব চ্যানেল প্রমোশনে আমার তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আমি ফাইবারে ফুল টাইম ফ্রিলান্সার হিসেবে কাজ করছি আমি এখানে চব্বিশ ঘন্টায় আমার সেবা মানে আমি এখানে চব্বিশ ঘন্টায় আছি আই এম হিয়ার ফর চব্বিশ hours on day from your service okay তো এটা আমি দেওয়ার পর এবার আমি এখান থেকে নিচের দিকে আসবো এখানে আমি লিখবো হচ্ছে description okay my service description যেটা আমরা কি কি এখানে প্রোভাইড করতে সেটা এখানে লিখবেন হচ্ছে মাই সার্ভিস সার্ভিস আর description dress description my service description okay এটা আমি এটা বোল্ড করে দিলাম বোল্ড করে দিয়ে নিচের দিকে আমি পয়েন্টগুলো দিয়ে দিই পয়েন্ট হচ্ছে প্রথমে আমি ব্লোডিং করতে পারি অথবা নাম্বার করতে পারি যদি আমি ব্লোডিং করি তাহলে নাম্বার দেবো না কিন্তু আপনি চাইলে আর একটা সিস্টেম করতে পারেন দেখি কেউ ইউজ করছে কিনা এখানে আমরা চাইলে কোনো বাইট থেকে কোনো কিছু আনতে পারি দেখি দেখি দেখি মার্ক ওকে ইমোজি ফাইবার এখানে লিখি Fiverr emoji emoji free emoji দেখি এখানে পাই কিনা আমরা আমরা চাইলে কিছু ইমোজি ইউজ করতে পারি ফাইবার ইমোজি এটা না বেস্ট ফাইবার গিক ইমোজি দেখি দেখি দেখি ফাইবারের জন্য সার্ভিস আসতেছে ফ্রি ফ্রি ইমোজি লিখি ফ্রি ইমোজি ওকে এখান থেকে আমরা এই ইমোজি দেখি কোনটা ভাল লাগে ওকে এখানে অনেক ধরনের ইমোজি আছে আমরা এখান থেকে আমরা লেবো হচ্ছে মার্ক মার্ক লিখি মার্ক মার্ক দেখি মার্কের কোনো ইমোজি পাই কি না ওকে সার্চ করি mark okay reject all okay checkmark অথবা এসিও মার্ক e এখানে দিয়ে দিই হচ্ছে গ্রো বা এসিও e দেখি এসিও মার্ক e এটা লিখে সার্চ করি কি ভালো কোনো কিছু পাই কিনা ওকে এটা আসে না grow grow grow mark growth okay grow আমরা এখান থেকে ভালো কোনো ইমেজই পাইতেছি না এটা কি ট্রাভেল প্লেস দেখি এটার ভিতরে কি কি আছে এখানে আমরা অনেক ধরনের ইমেজই পাইতেছি কিন্তু আমাদের প্রয়োজনে যেটা পাইতেছি না মার্কটা আবার লিখে আমি সার্চ করি দেখি পাই কিনা মার্ক ওকে এটা আমি একটু আবার ক্লিক করি চেক মার্ক ওকে এখানে অনেক ধরনের আছে ওকে কেউ আপাতত এটা ইনস্টাগ্রামের সময় আমরা ইউজ করবো থাক আপাতত এটা লাগবে না মার্কে ইমোজিটা বাদ দিই ভালো ইমেজি পাইতেছি না এটা ভালো আছে এটা আমার কাছে ভালো লাগছে আপাতত থাকে আপাতত আমি ইউজ করতেছি না পরবর্তীতে আপনাদের ইমোজি শিখাবো নি ইমোজি ইউজ করা তো এখান থেকে আমি ধরেন আমি এখানে পয়েন্ট দিতে পারি অথবা নাম্বার করতে পারি আমি ধরেন এখান থেকে আমি নাম্বার করলাম বা পয়েন্ট করলাম পয়েন্টই আমার কাছে ভালো লাগে তো এখান থেকে লিখতে পারি YouTube video promotion okay YouTube okay একটু আমরা অন্যেরগুলো দেখি যে তারা কীভাবে ইউজ করছে দেখেন তারা অন্য সিস্টেম ইউজ করছে আমরা আমাদের সিস্টেম ইউজ করবো okay traffic method use method এগুলো খুবই ভালো এটা আমরা ইউজ করবো সমস্যা নাই মেথড মেথড সবাই ইউজ করছে বেনিফিট কেন ওকে তো আমাদের সাথে এরকম কোনো কিছু যাবে না ওকে তো আমরা আমাদের মতো করে লিখি এখানে লিখতে পারি ইউটিউব ইউটিউব ইউটিউব এখানে লিখবো হচ্ছে একটু বল্ট ছোট করে দেই মার্কটা হয়ে গেছে মার্কটা আমি কেটে দিই আর এখানে আমি মার্কটা করে দিই ওকে এখানে লিখি YouTube video video video promotion আমার সব মুখস্থ হয়ে গেছে ইউটিউব ভিডিও প্রমোশন ওকে তারপরে আমরা দিতে পারি প্রমোশনের জিরোটা অথবা ওটা শূন্য করে দিবেন কারণ এটা এখানে থাকলে সমস্যা করবে মানে আমাদের ই মানে ফাইবারের সমস্যা করবে ওকে এখানে লিখতে পারি video video video video share share Facebook FB তারপরে দিব হচ্ছে টুইটার টুইটার টুইটার তারপরে আমরা দিতে পারি আইজি মানে Instagram or and all social social network network all social network okay নেটওয়ার্কের অ্যান্ডটা বড় করে দেই নেটওয়ার্ক ওকে আমি ভিডিও শেয়ার করব এফবি টুইটার টিটা okay Twitter IG and Instagram all social network okay তারপরে আমি কি করব তারপরে দিতে পারি কী দেওয়া যায় কী দেওয়া যায় ওকে আরেকটা ইউজ করি তাহলে promote promote promote targeted targeted promote targeted audience দিয়ে দিব না পিপল দিব ওকে অডিয়েন্স আর পিপল একই audience audience see okay audience তারপরে আমরা সেকেন্ডটা ইউজ করতে পারি হচ্ছে ওকে হবে হচ্ছে এটা আমি করব okay growing grow growing video sorry sorry sorry growing YouTube কী দেওয়া যায় video video growing video SEO SEO ranking and দিয়ে দিই অ্যান্ড অ্যান্ড র্যাঙ্কিং র্যাঙ্কিং আরও কি করব আর কি করা যায় ইমপ্রুভ আই ক্যান এখানে একটা শব্দ লিখি I can I can do আমি করব link building link link build link link building and link building okay আর কিছু দিলাম না তারপরে দেওয়া যায় improve improve improve ইউটি ইউটি দিয়ে দেয় বেশি ইউটিউব শব্দ হয়েছে ইউটি চ্যানেল তারপরে আমরা দিতে পারি হচ্ছে কী দেওয়া যায় কী দেওয়া যায় increase increase raise interest more engagement engage engage a n g a n c e নাকি engage engage engage engagement okay engagement engagement তারপরে আমরা দিতে পারি হচ্ছে it is a okay good uh, rotation retention retention good retention and lost time watch watch time okay মোটামুটি এডি হয়ে যাওয়ার কথা আরও কিছু দেখি অ্যাড করতে পারি কিনা আরও করব হচ্ছে গ্রো সাব সাবস্ক্রাইব পি হবে না বি হবে সাবস্ক্রাইব তারপরে আমরা দিতে পারি হচ্ছে আর কি দিব এরই থাক নাকি ভিডিও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে দেখে আরও কেউ কিছু ইউজ করছে না very more engagement video ranking okay website web two point zero blog post web two দশমিক জিরো মানে two point web two point zero block posting posting okay okay এটা আমাদের আপাতত হয়ে গেছে এবার আমরা নেক্সটে একটা জিনিস দিতে পারি নয়টা হয়ে গেছে আমার এত কিছু লাগবে না এখানে আমি দিতে পারি হোয়াই চুজ মি এখানে দিতে পারি হোয়াই হোয়াই ইউ তুমি কেন আমাকে পছন্দ করবে বা চয়েস করবে সুস সুস সুস মি ওকে এটা আমি এখান থেকে মার্ক করে দেই হ্যাঁ বলো বলো বলো এটা আমরা শিখবো এখন আমরা শিখি নাই এটা আমরা আপাতত দিয়ে রাখলাম এটা কখনো কোনো বাইরে যাবে না ঠিক আছে আমরা শুধু পয়েন্টগুলো বাড়াইলাম এটা হচ্ছে এসিওর যখন সার্চ ইঞ্জিন নিয়ে আমরা কাজ করব না তখন আমরা এটা দেখব এটা কিভাবে করতে হয় আর সমস্যা নাই আমরা তো আছি যে কোনো সময় সমস্যা হলে আমরা তো দিবই ওকে এখানে আমরা লিখতে পারি লিখতে পারি হচ্ছে একশো percent hundred percent hundred percent hundred percent organic এত কষ্ট করবো মনে হয় না বুঝছো ऑर्गेनिक चलो লিখতে হবে দেখতেছি অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ক্রমশ তারপরে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে all work work manually all work manually manually manually তারপরে আমরা ইউজ করতে পারি হচ্ছে on time delivery on on time delivery delivery এখানে ওটা বড় হাতের হবে টিটা বড় হাতের হবে ম্যানুয়ালি র্যামটা বড় হাতের হবে ওয়ার্কটা বড় হাতের হবে এটা দিয়ে দিলাম আপাতত দেখতে ভালো লাগবে প্রমোশনে পিটা বড় হাতে দিয়ে দেই প্রমোশন অর্গানিকের ওটা বড় করে দেই ওকে এটা দিয়ে দেওয়ার পরে আবার নেক্সট আসলাম এবার দিব হচ্ছে ধরো আমরা একশো পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেশন গ্যারান্টি দিব স্যাটিসফাই সেটি satisfy satisfy satisfaction okay satisfaction guarantee guarantee guarantee guarantee G U I R R A M grant টেট টেটস ওকে গ্যারান্টি তারপরে আমরা ইউজ করতে পারি provide uh, provide provide um, provide work report work report report report report এই রিপোর্টের বানামটা ভুলে গেছি সঠিক নামটা কি রিপোর্টিং রিপোর্ট বিবরণ রিপোর্ট ওকে রিপোর্টের অর্থ হলো বিবরণ all or provide all is provide screenshot screen screen shot live screenshot এটা একটা এটা আমাদের সাথে যায় না লাইভ লিঙ্ক যায় না তারপরে দিয়ে দিলাম লাইভ লিঙ্ক ওকে আমাদের এখানে হয়ে গেছে মোটামুটি এখানে আমাদের আর কোনো কাজ নাই এবার নিচে মোটামুটি আমি পয়েন্টগুলো বাড়াই দিলাম ঠিক আছে এবার লিখতে পারি বিশিওর বি অর্ডার করার আগে আমার সাথে যোগাযোগ করতে বলবেন না অর্ডার বিষয়ে নিয়ে আলোচনা করা ভালো ঠিক আছে be sure be sure to contact contact be sure contact me me before before for ordering order ordering ordering at full stop it it uh, is it is best best uh, to discussion discussion discussion discussion discussion order order matter matter ট্রাস ওকে matters এটা হয়ে গেছে মোটামুটি আমাদের এটা কমপ্লিট এখানে আমাদের নয়শো ওয়ার্ড হয়েছে এখন বারোশো ওয়ার্ড লিখতে পারবো আমি এবার ম্যাথডটা কপি করে মেরে দেবো মেথড মেথড কোথায় আছে সোশ্যাল মেথড হচ্ছে মেথড কে কে জানি মেথড ইউজ করছে ন্যাচারাল এটা হলো সার্ভিস ওকে এটা আমি কপি করলাম এবার আমি অনলাইন নোট পেটে দেবো অনলাইন নোটপ্যাড নোটপ্যাড এইটুক ভুলের জন্যই আমাদের গিকগুলো মাঝে মাঝে ধরে ফেলে যে আমরা কপি করছি ঠিক আছে অনলাইন নোটপ্যাড ওকে নোটপ্যাড আমরা এখানে যাই আমাদের লিঙ্কটা ছাড়াবো ওকে লিঙ্কটা ছাড়ছে okay creating optimize niche playlist okay web two point zero লা এমটি ওকে মেথড ওকে এটা আমরা কপি করলাম কপি করে আমাদের ডেসক্রিপশনের উপরে হোয়াই চুজমির উপরে আমি দিয়ে দিলাম এটা এক্সট্রা অপশন বাড়াইলাম আমরা এখানে আমি স্পেস করে দিয়ে এটা আমি মার্ক করে দেই ওকে মার্ক করে দিলাম আর এটা হচ্ছে এটা মেবি ভুল লেখছে দেখি আরও কেউ কোনো ভালো কিছু লেখছে কিনা একশো percent service real complete okay টস এটা হবে না মেথড মেথড এটা ভালো ইউজ করছে social media marketing Google ad security okay এটাও কপি করি আমি সেমভাবে এটাও আমি পেস্ট করলাম এই জায়গায় এবার আমি এখান থেকে যে শব্দগুলো ভালো লাগবে সেই শব্দগুলো রাখবো বাকিগুলো ডিলিট করে দেবো okay Google ads campaign main method okay এটা আমি জানি না এটা মনে হয় ওয়েবসাইটের ভিতরে এমটি করতে হয় okay web two point zero এটা চলবে creating optimise nice playlist okay এটা লাগবে না social media marketing Facebook marketing and Google ads এটা লাগবে না সোশ্যাল মিডিয়া দিয়ে দিছি ওকে এইটি হলে হবে এবার আমি এখান থেকে এটা নাম্বার করে দিব ওকে আমাদের কাজ শেষ মোটামুটি শেষ এবার আমি সব কিছু দিয়ে দিলাম আপনাদেরকে শুধু উপরে ডেসক্রিপশনটা না দিলাম নাকি হ্যালো হ্যাঁ ঋতিক ওকে সবগুলো ঠিকঠাক রাখবা খালি উলুট পালট করে দিবা আর বাকিগুলা উপরের উপরে যে ট্রেটো থাকবে এটা উপরের লাইনটা কপি করতে পারে কিন্তু এদিক সেদিক করে দিতে হবে আরোগুলো দেখে ভালো ডিসক্রিপশন লিখতে হবে গোলা ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই নিচেকার এ লাইন ইউজ করতে পারবা তোমাদের নাম দিবা আর যেরকম আছে তিন ইয়ার আছে ছয় মাস দিয়ে দিবা এটা তোমাদের মতো করে দিয়ে দিবা আমি আপাতত এটা তোমাদের এই জুমের চ্যাটবক্সে দিয়ে দিলাম ঠিক আছে ওকে জুমের চ্যাটবক্সে আমি দিয়ে দিছি কিন্তু কেন জানি যাইতেছে না এটা তো যাচ্ছে না সমস্যাই তো এটা ওকে যাচ্ছে না ঠিক আছে আমি তারা একটা ফাইল তৈরি করে দিতেছি কম্পিউটার থেকে দেখি কোনো ফাইল পাই কিনা জুম কেন যাইতেছে না বুঝলাম এবার হ্যাঁ মেসেঞ্জারে দিয়ে দিব এখনই দিয়ে দিতেছি এখানে তো মেসেঞ্জারে অ্যাড করা নাই তোমাদের আমার এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট ওকে আমি একটা কাজ করি তাহলে এক সেকেন্ড আমি একটা ফাইল তৈরি করি এক্সেল টেক্সট ফাইল তৈরি করলাম এখানে আমি পেস্ট করলাম ঠিক আছে বাকিগুলো দেখে নিও এটা বুঝে নিও এটা আমি সেভ করে দিই সেভ এবার আমি যেটা করব এবার আমি এই ফাইলটা তোমাদের ইয়েতে দিয়ে দিই ওকে আমি ডিসপ্লে কম্পিউটার ডাউনলোড ওকে এবার টেক্সট ফাইলটা এখানে দিয়ে দিলাম দেখো টেক্সট ফাইলটা কেসে ওটা ডাউনলোড করে নিও ঠিক আছে হ্যালো দেখো একটা ফাইল গেছে ডকুমেন্ট ডকুমেন্ট ফাইল এটা দিয়ে দিছি এটা ডাউনলোড করে নাও তো এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যেটা করব এখান থেকে এটা এটা আমি লাইট করে দেই এখানেও লাইট করে দেই লাইটের কোনো বিকল্প নাই আমাদের এটা এসিও সহকারে গিক তৈরি করা হয়ে গেল এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করবো এবার নিচে কিছু জিনিস দেওয়া আছে এগুলা এখন বলা ঠিক হবে কি না নিচে হচ্ছে ফক কেউ ইউজ করে নাই এটা হচ্ছে আমাদের কিছু মানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মতো থাকবে যে এই গিকের ভিতরে এটা এটা পাবা এটা এটা পাবা না এটা সংক্ষিপ্ত কিছু একটা এটা আমরা অন্য সময় দেখব এটা আমি অ্যাড করার দরকার নাই সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেললাম এখানে বলতেছে প্রমোট অ্যান্ড ইউটিউব শব্দটা বেশি হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের কি ই করতে হবে ওকে ইউটিউব না ইউটিউব দেখি কোথায় কোথায় বেশি দিছি এখন বের করে করে সেটা কমাই ইউটিউব ইউটিউব ইউটিউব আমার এখানে প্রমোশন ধরছে তাহলে প্রথমে ওটা বেরি করে দিলাম এবার দেখি আশা করি নেওয়ার কথা এবার সেভ করি এবার প্রমোট শব্দটা ধরছে okay promote promote promo okay control F okay এবার হয়ে যাবে আশা করি সেভেন কন্টিনিউ ওকে হয়ে গেছে এবার আসি হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট কী কী হলে আপনি কাজটা শুরু করতে পারবেন আপাতত এখানে অ্যাটাচমেন্ট এটা আপনি দিয়ে দেবেন হচ্ছে ফার্স্ট দিয়ে দেবেন হচ্ছে দিয়ে দেবেন হচ্ছে ধরেন YouTube YouTube YouTube YouTube and video link দুই নম্বরে দিবেন আমি চিনবো কীভাবে ধরেন একটা ফটো দিতে পারেন ফটো আপাতত এই কিছু লাগে না আর দিয়ে দেবেন তিন নম্বরে একটা রিকমেন্ড দিয়ে দিলাম প্রমোশনের অপশনের জন্য at must be must be manager manager access এটা আমি দিয়ে দিলাম তিনটা বাড়াই দিলাম আর কি এটা দিয়ে অ্যাড করে ফেলবেন করে সেভ অ্যান্ড কন্টিনিউ এগুলো সবগুলো কেটে দিলাম আপাতত এগুলো আমাদের এখন আর দরকার নাই ওকে এবার আমি আবার আমাদের কম্পিউটারে চলে যাই আমি শর্টকাটে একটা ই বানায় ফেলবো ক্যানভাতে চলে যাব এখানে দেখেন যে আমি যে ব্যানারটা আমি যে গিকটা তৈরি করলাম সেটা আমি এখান থেকে দেখতে পারবো যে আমি কীরকম তৈরি করছি এটার ডিজাইনটা কীরকম আসছে সেটা আমি এখানে গিকের উপর ক্লিক করলেই দেখতে পারবো ডাপটে দেখেন আমাদের লুকটা খুবই প্রফেশনাল একটা লুক চলে আসছে খুবই প্রফেশনাল আছে খুবই প্রফেশনাল একটা লুক চলে আসছে এখানে যদিও অনেকটা স্পেস হয়েছে এটা কমায় নেবেন আপনারা ঠিক আছে তো এটা আমি দিয়ে দিলাম আপাতত একটা ই করি এখান থেকে ক্যানভাতে চলে যাব এখান থেকে আমি কাস্টমাইজেশনে আসব কাস্টম মাইজ কাস্টম সাইজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করে বারোশো আশি বাই সাতশো উনসত্তর উনআশি নিব এটা সিলেক্ট করার পর ধরেন আমি বেশি কিছু লিখব না আপনারা ভালো করে লিখবেন আমি কিছু ইমেজ পাঠাই দেবো ওই ইমেজের উপর ভিত্তি করে লিখবেন ঠিক আছে আমি আপাতত সিম্পলের ভিতরে একটা বানাই ফেলি আমি দেখি ইউটিউব ভিডিও প্রমোশন ওকে এখানে আমি ধরেন আমি একটা লাল ব্যানার নিতে চাচ্ছি এখানে লাল ওকে আমি দিই থাম লেনেরটার সাথে যাবে ইউটিউব ভিডিও লাল লাল ইউটিউবের কালারে হচ্ছে লাল ঠিক আছে একটু সময় লাগে কেন ওকে এখানে আমি একটা ফাইল নেই নিয়ে কাজ শুরু করি তো এখানে আমি একটা ফাইল নেব লালের ভিতরে দেখি কোনটা নেওয়া যায় এটা ইউজ করা যায় এটা ইউজ করা যায় এটা নেই এটা খারাপ না একবারে আমি সিম্পলের ভিতরে তৈরি করবো আপনারা চাইলে আপনাদের মতো করে যেটা ভালো হয় সেটা নিয়ে নেবেন ওকে এটা আমি কপি করলাম থামলেনের থেকে এটা আমি এখানে পেস্ট করে দিলাম ওকে আমাদের লাইনটা নেওয়া হয়ে গেছে ওকে ওকে এবার আমি যেটা করব এখান থেকে এসে এই টেক্সটগুলো আছে এটা আমি এরকম করে এখানে একটা ইফেক্ট দেওয়া আছে ইফেক্টগুলো দিয়ে দিলাম এখানে ইফেক্ট দেওয়া আছে এগুলো কপি করে এখানে জায়গায় জায়গায় দিয়ে দিতেছি হুম হুম হুম একটা দিয়ে দিতেছি আবার এসে আর কি ধরেন এই লেখাটা এই ফন্টগুলো ভালো আছে ফন্টগুলো আমি দিয়ে দিলাম এখান থেকে কপি করে ধরেন ফন্ট আছে ওকে এটা আমাদের লাগবে না ফন্ট এই যে এটা দিয়ে দিয়েই এটা কোথায় আছে উপরে যেখানে যা যা আছে সব কপি করে মাইরে দিতেছি ধরেন এখানে এই জায়গায় থাক ওকে এটা দিয়ে দিলাম মোটামুটি একটা ডিজাইন চলে আসছে এখানে সাদা কালো এই দুইটা কালার খুব ভালো লাগতেছে গ্রেভিটি ওকে এখানে আমি একটা টেক্স নেই এখানে লিখবো হচ্ছে ইউটিউব ইউটিউব সিম্পলের ভিতরে মানাবো বানাবো ইউটিউব টেক্সে যাব টেক্সে এখানে এটা নিব হেডলাইন হেডলাইনের এখানে বড় হাতের করব সবগুলো ইউ টুপ এটা লিখলাম অথবা যদি আপনার মনে হয় যে এখান থেকে নেওয়া পসিবল না তাহলে আপনারা চলে যাবেন হচ্ছে পিএনজি পিএনজি টি পিএনজি টিতে চলে যাবেন এখান থেকে ইউটিউবের একটা আইকন নিয়ে আসবেন ইউটিউবের আইকন আমরা নিয়ে আসি এখানে আমি সার্চ করব একটা জিমেল আপনি নিয়ে নেবেন এখান থেকে ইউটিউব ইউটিউব ওকে ওকে বুঝতে পারছি এখানে আমি ইউটিউব লিখি ইউটিউব দেখি ভালো কোনো ফন্ট বা লেখা পাই কিনা দেখি আমরা ইউটিউব টেক্স একটা আছে একটা আছে খুব একটা ভালো না তো আমি এটাই নিলাম আপাতত এটা একটু বড় করে দেই একটু ভালো বড় করে দেই একে ওকে এটা আমি একটু আরেকটু বড় করে দিলাম ওকে এবার আমি এখানে আরেকটা এটা ডুপ্লিকেট নিতে পারি অথবা আমরা এখান থেকে এখান থেকে ইফেক্টে এসে আমরা এখান থেকে এরকম একটা কালার দিতে পারি এটা হচ্ছে একটু কমায় দিই এখানে আমি দেখি সাদা দিলে কীরকম লাগে সাদা ওকে খুবই সুন্দর লাগতেছে এই পিছনের কালোটা আর একটু গাঢ় হলে ভালো হবে দেখি গাঢ় করা যায় কিনা ওকে গাঢ় করে দিলাম এখান থেকে এসে আর একটু বড় করে দিলাম ওকে ইউটিউব এবার আমি এটা থাক আপাতত আমি চাচ্ছি যে মোবাইলের একটা আইকন নিতে এটা আমি এখান থেকে কপি করে আমি মোবাইলের আইকনটা এখান থেকে দিয়ে দিব তো ওকে মোবাইলটা কপি করলাম মোবাইলটা কপি করে এখানে পেস্ট করি ওকে এখানে আমাদের ইউটিউবের এটা আছে একটা এটা আপনারা পেয়ে যাবেন ইয়েতেই ওকে এরকম লিখবেন এখানে এলিমেন্ট হিসেবে লিখবেন YouTube YouTube YouTube phone phone লিখলে এরকম পেয়ে যাবেন ইউটিউবের জন্য ফোন এখানে আমরা গ্রাফিক্সে আসবো এরকম ফোন পাওয়া যাবে অনেক আছে একটু খোঁজ করতে হবে এগুলো আমার আগের থেকে তৈরি করা আছে তো Yeah. হ্যাঁ হ্যাঁ এখানে খুঁজে নিতে হবে অনেক প্রতিনিয়ত আপডেট করে এই একটা লঘু অথবা ডাইরেক্ট ফোন লিখবেন মোবাইল ফোন তাহলে হবে এই যে একটা আইকন এখানে কিন্তু আলাদা একটা ই ই বসাইছি ঠিক আছে এরকম বসানো অনেকগুলোই পাবেন এই যে দেখেন ফোন এখানে আছে এইভাবে দেখে দেখে নেবেন একটু কষ্ট করে ফোন নিলাম ইউটিউব নিলাম এবার আমি একটা এলিমেন্ট ইয়ে নেব একটা শেপ নিব এখান থেকে ওকে শেপটা এখান থেকে নেই বেশি কিছু দিব না শেপের ভিতরে ওকে এখানে এই বরাবর এনে দিলাম এটা আমি এখান থেকে ধরো আমি একটা ই নেই টেক্সট নেই এই টেক্সটটা আমি কপি করি ডুপ্লিকেট এখানে লিখব হচ্ছে ভিডিও ভিডিও ভিডিও এটি সবগুলো বড় হাতে দিয়ে দিই বি ডি বিই বিআইডিই ও video promotion promotion okay video promotion লেখাটা আমি লিখে ফেলছি এটা আমি ছোটো করে দিব যতটুকু পারা যায় এখানে একটা স্পেস হবে এলাকাটা আমি দেখেন আমার ফন্ডের সাথে যাচ্ছে না জায়গাটা হচ্ছে না আমি দেখি অন্য কোনো ফন্ড পাই কিনা ভালো অনেক ধরনের আমরা ফন্ড পাবো আশা করি একটু খুঁজলে সুস্থ হবে ভিডিও প্রমোশন ওকে এটা আমি এখান থেকে না সারাই দিই এখান থেকে আমি সাদা করে দিই এবার পারফেক্ট লাগতেছে মোটামুটি তো একটা কাজ করি আবার এলিমেন্টারে যাব আজকের ভিডিওটা পাবলিশই করব না আমি ঠিক আছে না না না কেউ ক্লাস করবে ওইভাবে ক্লাস করে না বুঝছো ব্যাপারটা পাবলিশ করে এটা আমি একটু ই করে দেবো অন্য কালার করে দিই তাহলে তো এইভাবে ভিডিও পাইলে তো মেন ক্লাস কেউ করবে না পরে সমস্যা পরে বলবে যে কিছুই শিখতে পারি নাই বুঝছো ব্যাপারটা এ হবে কাহিনী আমি বুঝতেছি দেখছো আমি কিন্তু কিভাবে কাজ করতেছি এখানে আমি সিলেক্ট করে এইটুকু আমি চাচ্ছি লাল তাহলে লাল হবে এখানে ভিডিও প্রমোশন দেখছো একদম simple method video promotion video promotion দিয়ে দিলাম তো এখানে ইউটিউব আসছে ইউটিউব একটা কাজ করি সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখানে একটা বাটন নেই সাবস্ক্রাইবারের একটা বাটন দেখি দেখি দেখি দেখি গ্রাফিক্স সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবের বাটনটা কোথায় দেওয়া যায় উপরে দিয়ে দিই তাহলে দেখতে যেন বোঝা যায় যেখানে সাবস্ক্রাইব করতে বলতেছে ওকে এক সেকেন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এটা একটু উপরে তুলে দেয় মানে বোঝা জানা যায় যে এখানে সাবস্ক্রাইবের একটা অপশন আছে আর কি এটা লাগাই দিলে আর একটু ভালো হয় মনে হয় দেখি তো হ্যাঁ এটা পারফেক্ট লাগতেছে এখন যে ভিডিও চলতেছে এটার একটা সাবস্ক্রাইব চলতেছে ওকে এটা আর একটু ছোটো করে দেওয়া বাটার ওকে চলবে তো এখানে আমি মোটামুটি একটা ফন্ট দিয়ে দিলাম এটা একটা ডিজাইন আমি দেখছিলাম কিছুক্ষণ আগে ওইটার মতো করেই কিন্তু ওইটা থেকে একটু ডিফেন্ড করে দিলাম তো এখানে ধরো আমি অর্গানিক প্রমোশন এখানে ইউটিউব ভিডিও প্রমোশন এখানে আইসা ধরো আমি দিলাম প্রমোট প্রমোটের একটা আইকন চাই প্রমোট ধরো প্রমোশন আইকন নেই এখান থেকে প্রমোশন ওদের থেকেও আমরা দেখি দেখি দেখি কোনটা নেওয়া যায় প্রমোশন ওকে এটা নিলাম ওকে এখানে এটা নিলাম এখানে লিখবো হচ্ছে একটা ফন্ট নেই এই ফন্টটাই ভালো আছে ডুপ্লিকেট এখানে লিখি হচ্ছে অর্গানিক অর অর্গানিক অর্গানিক অর্গানিক নিক প্রমোশন অর্গানিক প্রমোশন এটা আমি কালো করে দিই কালোতে মনে হয় বেটার লাগবে সাদাতে ফন্টটা ভালো লাগতেছে না মিলা যাইতেছে না এটা মোটামুটি আছে একবারে খারাপ না অর্গানিক প্রমোশন তারপরে এখানে একটা ই দিলে কীরকম হয় এটা দিয়ে দিয়ে দেখি একটু হালকা হালকা ওকে এবার আমি এটা কালো করে দিব না মানে সাদা ওকে সাদা করে দিই ওকে প্রমোশন সাদা এটা আমি লক করে দিতেছি লক করে দিই যাতে এটা নড়াচড়া করতে জানি সুবিধা হয় এটা আমি ডুপ্লিকেট করলাম আবার ভিডিও প্রমোশন এটা আমি দুইটাই ছোট করে দিই একটু যেন আরও কিছু জায়গা থাকে আর কি এখানে ধরো দিয়ে দিব হচ্ছে টাইম এখানে লিখবো হচ্ছে time time okay graphics time time time okay এটা ইউজ করা যেতে পারে ওকে টাইম দেওয়া আছে প্রমোশনটা উপরে তুলে দিই আর একটু ওকে ঠিক আছে পারফেক্টলি জায়গায় আছে টাইমটা লেখাটা বড় কি করলাম এবার এই সাদা দুইটা যদি একই কালার থাকে তাহলে ভালো লাগবে না এটা আমি লাল করে দিতে পারি অথবা কালো করে দিতে আর ফন্টটা এটা সাদা করে দিই এখানে দেওয়া যায় হচ্ছে ফার্স্ট রেজাল্ট ফার্স্ট রেজা result first result first result result okay এটা দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট রেজাল্ট একশো পার্সেন্ট দিয়ে দিই একটা গ্যাপ হয়ে গেলতেছে অনেক একশো পার্সেন্ট ফার্স্ট রেজাল্ট একটা সংখ্যা অ্যাড করে দিলাম ধরো এটা আবার কপি করি ডুপ্লিকেট করি এবার সেকেন্ডের অপশানে এখানে নিয়ে আসি ওকে এবার আবার সাদা করে দিই এটা অথবা লাল করে দিব সাদাই থাক সাদাই বেটার লাগবে তো এখান থেকে আমি এটাও কালো করে দিলাম আর এখানে টাইম আছে এটার জায়গায় ধরো আমরা এটা মার্ক করে দিই টাইমের জায়গায় এবার আমরা দিয়ে দিই ফার্স্ট ডেলিভারি না ডেলিভারি দিয়ে দিই ডেলিভারি ডেলিভারি লেখা সার্চ করি দেখি ডেলিভারি কোনো আইকন পাই কিনা এটা আমরা এখান থেকে নিতে পারি ধরো এখানে দিলাম হচ্ছে ফার্স্ট একশো পার্সেন্ট ফার্স্ট দেওয়া বাদ দিয়ে আবার ফার্স্ট ডেলিভারি দিই ফার্স্ট ডেলিভারি ওকে আমাদের মোটামুটি কাজ শেষ এবারে একটা এরো নেই এরো এরো এখানে আমি এরো লিখে সার্চ করি দেখি ভালো কোনো এরো পাই কিনা এই এরোটা নেই এটা নিয়ে একটু ঘুরে দেই এখানে আমি এটা এই বরাবর দিয়ে দিলাম এটা সাদা করে দিই একদম মোটামুটি চলবে ঠিক আছে চলবে একটা সিম্পল একটা ডিজাইন করে ফেললাম তো এবার আর কোনো কাজ নাই এবার একটা কাজ করতে হবে বর্ডার দিয়ে একটা শেপ নিবা তাহলে ব্যানারটা আরেকটু উজ্জ্বল হবে মানুষ যখন ফাঁক মানে দূর থেকে দেখবে তখন অনেক বেটার ফিল মনে করবে ফিল করবে আর কি এখানে এই কালারটা আমি ধরো কালো দিতে পারি অথবা সবুজ দিতে পারি কালো দেখি কালো দিয়ে কীরকম লাগে কালোই থাক কালোই বেটার লাগতেছে ডুপ্লিকেট এটা একটা মনে করো বর্ডার দেওয়া চারের মূলত একটা বর্ডার তৈরি করা ওকে এটা বর্ডার দেওয়া হয়েছে এটা বেশি হয়ে গেছে এটা আর একটু কমাইয়ে দিই আমরা ওকে এবার পারফেক্টলি আছে এবার আবার বর্ডারের উপর ক্লিক করে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে এই অংশটা আবার ফুল টান দিয়ে দিব টান দিয়ে নিচের দিকে নামাই দিব এটা আপাতত নিচের দিকে নামাই দেই একদম পারফেক্ট যেন হয় সেটা আমি খেয়াল করব দেখছো পারফেক্ট হয়ে গেছে আর এই যে ছোট ছোট করে নামতাছে এটা কীভাবে নামতাছে তোমার গেমস খেলার জন্য একটা বাটন আছে পিসি কিবোর্ডের ওইটা ইউজ করো উপরে নিচের দিকে যেদিকে করবা মাউস সেদিকে যাবে দেখো উপরের দিকে যাওয়ার একটা অপশন আছে নিচের দিকে দেখো এখন লুকটা আগের থেকে একটু হ্যাঁ আগের থেকে একটু বেটার হয়েছে না বর্ডার দেওয়ানে মনে হয়েছে যে মনে হইতেছে যে এটা বাইর থেকে একটা ফ্রেম আছে এটা আমরা এখান থেকে ডাউনলোড করব অথবা উপরে লিখবে যতগুলো ট্যাগ দিছো এখানে সেই ট্যাগগুলো ইউজ করবা প্রমোশন হ্যান ত্যান যা যা আছে সবগুলো এইভাবে ইউজ করবা ট্যাগগুলো দিয়ে দিবা ট্যাগগুলো দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করব ডাউনলোড ডাউনলোড করে আমরা ওইভাবে দিয়ে দিব ঠিক আছে এভাবে ডাউনলোড করব ডাউনলোড করে আমাদের যে ইমেজটা থাকবে ওইখানে ওইভাবে আগের যা যেভাবে তৈরি করছে ওইভাবে ইমেজগুলো দিয়ে দিবা দিয়ে পাবলিশ করবা না আমি কনফার্ম করার পরে পাবলিশ করবা ঠিক আছে ওকে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ আমরা আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে